নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অন্যান্য দিনের মতো তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে পরম পবিত্র বেদ মানবজাতির চিরশাশ্বত সংবিধান এই সিরিজের ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রথম পর্বের প্রথম অংশ দ্বিতীয় পর্বের প্রথম অংশ এবং দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ পর্যন্ত প্রকাশ করা হয়েছে তাই এবার চলে এলাম তৃতীয় পর্বের প্রথম অংশ নিয়ে গত দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশের আলোচ্য বিষয় ছিল শিখ ধর্মে তথা বিভিন্ন গুরুদের দ্বারা এবং ভারতীয় মনীষীগণ কর্তৃক বেদের প্রশংসা আর আজকের এই তৃতীয় পর্বের প্রথম অংশে থাকছে বিদেশি মনীষীগণ কর্তৃক তথা ইসলাম পূর্ব আরবের একজন আরবীয় কবি লাবি বিন ই আক্তাব বিন ই তুরফার কর্তৃক বেদ প্রশংসা তবে হ্যাঁ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ভিডিওটির ডান দিকে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে এর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন টাটকা ভিডিও আপলোড করলে আপনি তা পেয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে গত দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখিয়েছি ভারতীয় মনীষীগণ তথা বৌদ্ধ ধর্ম ও শিখ ধর্ম কর্তৃক বেদ প্রশংসা আজকের এই পর্বে আমরা জানব বিদেশি বিভিন্ন মনীষীগণ কর্তৃক বেদ প্রশংসা তবে এবারে প্রথমেই আমরা খ্রিস্টপূর্ব সময়ের একজন আরবি কবির উক্তি দেখে নেব আরবি মানেই আজ আমরা যেমন বুঝি ইসলামের ভাষা ইসলামের সর্বোচ্চ ধর্মগ্রন্থ কোরআন মূলত এই আরবিও ভাষায় লিখিত কিন্তু কথা জানলে অনেকেই অবাক হবেন যে ইসলাম পূর্ব আরবে আরবি সাহিত্যে পবিত্র বেদের স্তুতি উল্লেখ ছিল এই পর্বে সেই আরবি কবির কবিতাটি ক্রমেই তুলে ধরা হবে যেখানে চমৎকারভাবে চার বেদের কীরকম প্রশংসা করা হয়েছে আপনারা জানতে পারবেন তবে তার আগে সংক্ষেপে উক্ত আরবি কবি সম্পর্কে আমরা একটু জেনে নেব আর উক্ত কবি হচ্ছেন লাবি বিনি আক্তাব বিনি তুরফার যিনি ইসলাম পূর্ব আরবে বাস করতেন এই কবিতাটি তারই রচিত তিনি আরবে থাকতেন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে যা আজ থেকে প্রায় তিন হাজার আটশো একাত্তর বছর পূর্বে এটা ছিল ইসলামের নবী মোহাম্মদ জিরো জন্মের প্রায় দুই হাজার চারশো বছরও পূর্বে এটা সার উল অকুল অর্থাৎ স্মরণীয় কথার সংকলন নামক গ্রন্থে পাওয়া একটি কবিতা এটি সেই গ্রন্থে পাওয়া গিয়েছিল সতেরোশো সালে অটোম্যান তুর্কি রাজা সুলতান সালিমের আদেশে এটি সংকলন করা হয় বইটি বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল এর মক্তব ই সুলতানিয়া গ্রন্থাগারে সংরক্ষিত আছে আর আমরা যে তথ্যটি পেয়েছি এই তথ্যটির উৎস হচ্ছে Vedic history of pre Islamic Mecca by Shrimati Aditi Chaturvedi এখান থেকে আমরা এটি সংগ্রহ করেছি তাহলে আর দেরি নয় জেনে নেওয়া যায় তিনি অর্থাৎ সেই আরবীয় কবি লাবি বিনি আখতাব বিনি তুরফার তার কবিতায় বেদের কি প্রকার স্তুতি বা প্রশংসা করেছেন নাম্বার ক আয়া মুয়ার রেকাল আরজ উসাইয়া নোহা মিনার হিন্দি ই ওয়া আরাদ কাল্লাহা মান্য লাইফেল জিকারাতুন অর্থাৎ হে হিন্দের পবিত্র ভূমি স্রষ্টা কর্তৃক নির্বাচিত জ্ঞান দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তুমি নাম্বার খ ওয়া halatijali jota ainana sahabi o kha atun jikara wa hajaihi জোনাত জালুর রসু মিনার হিন্দাতুন অর্থাৎ সেই স্বর্গীয় জ্ঞান যেটি চারটি বাতিঘরের মতো দীপ্ত ভারতীয় ঋষিদের দ্বারা অজস্রবার উচ্চারিত নাম্বার গ ইয়া কুনুল্লাহা ইয়া আহাল আরাফ আলামিন কুল্লাহুম ফাত্তাবি উ জিকারাতুন বেদবুকুম মালাম জোনাত যায় লাতুন অর্থাৎ স্রষ্টা সমগ্র মানব জাতিকে নির্দেশ দিয়েছেন বেদের পথ অনুসরণ করতে তার স্বর্গীয় নির্দেশাবলী সহ নাম্বার ঘ পাহুয়া আলামুসাম ওয়াল জজুর মিয়াল্লাহ তানাজিলান ফা ইনোমায়া কিগো মুতিয়াবাই আন ইয়োবা শেরিও না যতুন অর্থাৎ জ্ঞানের বিস্ফোরণে শাম এবং যজুর সৃষ্টির উপর অবতীর্ণ তাই ভাইয়েরা বেদকে সম্মান করেন ও অনুসরণ করেন এবং সেটা মুক্তির পথ দেখান নাম্বার ও ওয়াইশা নাইন হুমা রিক অথর্ব নাসাই হিনকা আ খুয়াতুন ওয়া আজন্ত আলাউদান ওজা বোয়া মাসাই দাতুন অর্থাৎ বাকি দুই রিক এবং অথর্ব বেদ আমাদের শিক্ষা দেয় ঐক্য তাদের জ্যোতির নিচে আশ্রয় দেয় এবং অনন্তকাল পর্যন্ত অন্ধকার দূরীভূত করে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা আরবি কবি লাবি বিনি আক্তাব বিনি তুরফার কর্তৃক বেদ প্রশংসা শুনলেন এবার চলুন আমরা বিদেশি পণ্ডিতবর্গ কর্তৃক ও মনীষীগণ কর্তৃক বেদ প্রশংসা শুনে নিই নাম্বার দুই বেদ সম্বন্ধে পাশ্চাত্য পণ্ডিত আর্থার ম্যাকডোনেল তার সংস্কৃত সাহিত্যের ইতিহাস অর্থাৎ a history of Sanskrit literature গ্রন্থে বলেছেন for a period of more than a thousand years Indian literature bears and exclusively religious stamp this is indeed implied by the term Vedic for Veda primarily signifying knowledge it means from vid to knowledge designed sacred lore as a branch of literature. Besides this general sense, the word has also the restricted meaning of sacred book, a history of Sanskrit literature. এছাড়াও তিনি উক্ত গ্রন্থের পঞ্চাশ নং পৃষ্ঠায় বলেছেন এই পর্যন্ত বেদ এত যত্নের সাথে সংরক্ষিত হয়েছে যে আর কোনো বইয়ের সাথে তার তুলনা দেওয়া যায় না এরকম পরিবর্তিত হবার ক্ষীণতম সম্ভাবনা পর্যন্ত না থাকা মানব ইতিহাসের একমাত্র দৃষ্টান্ত a history of Sanskrit literature page নং ফিফটি নাম্বার তিন বিদেশি বেদ ভাষ্যকার কেহি তার ঋগ্বেদ ভাষ্যের ভূমিকায় বাইশ নং পৃষ্ঠায় তিনিও বলেন এই পর্যন্ত বেদ এত যত্নের সাথে সংরক্ষিত হয়েছে যার সাথে আর কোনো বইয়েরই তুলনা দেওয়া যায় না ঋগ্বেদ ভাষ্য কেগি পৃষ্ঠা সংখ্যা বাইশ নাম্বার চার সুপ্রসিদ্ধ পার্সি বিদ্যান Fardun Kersasp Dadachanji B A L L BD তার philosophy of Zoroastrianism and comparative study of religions নামক গ্রন্থের একশো নং পৃষ্ঠায় বেদ বিষয় লিখেছেন the Vedas is a book of knowledge and wisdom comprising the book of nature the the book of prayers the book of morals and the word Veda means wit, wisdom, knowledge and truly the Veda is condensed wit, wisdom and knowledge অর্থাৎ বেদ হলো জ্ঞান ও প্রজ্ঞার একটি অমূল্য গ্রন্থ যা একাধারে প্রকৃতি গ্রন্থ ধর্মীয় গ্রন্থ নৈতিকতার গ্রন্থ ইত্যাদির সমন্বয় সূত্রের এক অমূল্য জীবন বিধান বেদ শব্দের অর্থ হলো বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান এবং সত্যিকার অর্থেই বেদ বুদ্ধি প্রজ্ঞা এবং জ্ঞানের এক অমূল্য সমাহার নাম্বার পাঁচ এবার দেখব সুপ্রসিদ্ধ মিস্টার ডব্লিউ ডি ব্রাউন নামক একজন ইংরেজি বিদ্যান তার নিজের লেখা superiority of the Vedic religion নামক গ্রন্থে বৈদিক ধর্মের ব্যাপারে বলতে গিয়ে তিনি বেদ সম্পর্কে লিখেছেন it Vedic religion recognises one God it is a thoroughly scientific religion, where religion and science meet hand in hand, here theology is based upon science and philosophy. অর্থাৎ এটি এমন একটি তত্ত্ব যা এক স্রষ্টার অস্তিত্ব ঘোষণা করে এটি এমনই একটি বই যাতে বিজ্ঞান ও ধর্মের মিলন ঘটেছে এখানে ধর্মতত্ত্বের ভিত বিজ্ঞান ও দর্শনের উপর তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল তৃতীয় পর্বের প্রথম অংশ আজ তাহলে এ পর্যন্তই পরমেশ্বরের কৃপা হলে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি